আসসালামু আলাইকুম আজ রবিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি রোজ ডাক্তার রোজি কক্সবাজারের চার লাখ সাতাত্তর হাজার আটশো দুই শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল এদের মধ্যে চার লাখ উনিশ হাজার চারশো বত্রিশ শিশুকে লাল রঙের ও আটান্ন হাজার তিনশো সত্তর শিশুকে দেওয়া হবে নীল রঙের ক্যাপসুল জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের অংশ হিসেবে আগামীকাল এই কর্মসূচি পালন করবে জেলা স্বাস্থ্য বিভাগ কর্মসূচিকে ঘিরে জেলার বিভিন্ন উপজেলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আগামীকাল সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ইপিআই টিকা কেন্দ্রসমূহে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে এতে ছয় থেকে এগারো মাস বয়স বয়সী শিশুকে একটি নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল ও বারো থেকে উনষাট মাস বয়সী শিশুকে একটি লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে উখিয়ায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এক অবহিতকরণ ও পরিকল্পনা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় আজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রাজন বড়ুয়া সভায় জানানো হয় আগামীকাল অনুষ্ঠিতব্য জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে উখিয়ায় চল্লিশ হাজার তিনশত চৌত্রিশ জন শিশুকে উচ্চ ক্ষমতা সম্পন্ন ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে সবাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার উপজেলা শিক্ষা কর্মকর্তা থানার সাব ইন্সপেক্টর সহ স্বাস্থ্য পরিদর্শক ও ইপিআই e টেকনিশিয়ান বৃন্দ উপস্থিত ছিলেন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা আজ দুপুরে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর মোহাম্মদ মাহফুজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা শিক্ষা কর্মকর্তা ভবরঞ্জন দাস আবাসিক মেডিকেল অফিসার মেডিকেল অফিসার স্বাস্থ্য পরিদর্শক স্বাস্থ্য সহকারী মাঠকর্মী ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন সবাই জানানো হয় আগামীকাল উপজেলার দুশো সতেরোটি কেন্দ্রে ছয় থেকে এগারো মাস বয়সী সাত হাজার শিশুকে একটি একটি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং বারো থেকে উনষাট মাস বয়সী চুয়ান্ন হাজার শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে সকাল আটটা থেকে বিকেল তিনটার মধ্যে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে বা শিক্ষা প্রতিষ্ঠানে শিশুদের নিয়ে যাওয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয় সরকারি কৃষি প্রণোদনার আওতায় চাষকৃত বাড়ি সরিষা কর্তন অনুষ্ঠান আজ চকরিয়া উপজেলার পালাকাটা ব্লকে অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় কৃষকরা অংশ নেন এ সময় সরিষা কর্তনে অপচয় রোধ মারাই প্রণালী বীজ সংগ্রহ সংরক্ষণ তেল উৎপাদন ও বাজারজাতকরণ বিষয়ে অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মাঝে হাতে কলমে ধারণা দেওয়া হয়েছে টেকনাফ বিজিবি এক অভিযানে প্রায় দেড় কেজি ক্রিস্টাল মেথ আইস জব্দ করেছে টেকনাফ দুই বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে জানানো হয় আজ ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে বিজিপি দমদমিয়া বিওপি ফারি সংলগ্ন জালিয়ার দ্বীপ এলাকায় এই অভিযান পরিচালনা করে এ সময় মাদক কারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায় পরে তাদের ফেলে যাওয়া প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে প্রায় ছয় কোটি ছিয়াত্তর লাখ তিয়াত্তর হাজার টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয় এ বিষয়ে সংশ্লিষ্ট ধারায় টেকনাফ মডেল থানায় মামলা রুজু করা হয়েছে আবহাওয়া আজ দুপুর বারোটা হতে আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকাসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ ও আবহাওয়া শুষ্ক থাকতে পারে সেই সাথে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বাতাস উত্তর উত্তর পশ্চিম দিক হতে ঘন্টায় সাত থেকে চোদ্দ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে সেই সাথে অস্থায়ীভাবে দমকা সহ উত্তর উত্তর পূর্ব দিক হতে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বা তার অধিক বেগে প্রবাহিত হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধে পাঁচটা বান্ন মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছটা বিশ মিনিটে আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল সতেরো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল তিরিশ ডিগ্রি সেলসিয়াস জানিয়ে দিচ্ছি বাঘখালী নদীর মোহনা সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হয়েছে সকাল নটা তিপ্পান্ন মিনিটে চলবে বিকেল চারটা আঠারো মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে বিকেল চারটা আঠারো মিনিটে চলবে রাত দশটা তেরো মিনিট পর্যন্ত পুনরায় ভাটা শুরু হবে রাত দশটা তেরো মিনিটে চলবে ভোর পাঁচটা পাঁচ মিনিট পর্যন্ত এবং জোয়ার শুরু হবে ভোর পাঁচটা পাঁচ মিনিটে চলবে আগামীকাল সকাল দশটা তেত্রিশ মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজির আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষণ তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতের